بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما <clears throat> وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي الامين صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবাণীতে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মইনার টেক বাইতুল শাফি জামে মসজিদে আমরা সমবেত হতে পেরেছি যে আল্লাহ পাক পবিত্র এই জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য তার পবিত্র ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করলেন তারই বারগাহে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমবেত মুসল্লিয়ানে কেরাম আজকের আলোচ্য বিষয় নাস্তিক্যবাদ ও ইসলাম পাশাপাশি সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে ভাষা আন্দোলন সম্পর্কেও কিছু কথা খুদবার মধ্যে থাকবে ইনশা আল্লাহ নাস্তিক্যবাদ ও ইসলাম নাস্তিক্যবাদের মূল থিম বা মৌলিক বক্তব্য দুইটি প্রথম বক্তব্য হল সৃষ্টিকর্তা বলে কেউ নাই মানুষ ন্যাচারাল প্রাকৃতিকভাবে মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে মানব জাতি তথা সমস্ত মাখলুকাত সৃষ্টি হয়েছে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান্না সুবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম হে মনুষ্য জাতি তোমরা এবাদত করো সেই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি যখন আছে স্রষ্টা থাকবে আরবের জনক বেদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল সৃষ্টিকর্তা আছে তার প্রমাণ কি বেদুইন জবাব দিয়েছিল আল বারাতু তাদুল্লু আলাল বাঈর ওয়াল আথারু ইয়াদুল্লু আলাল মাসির والسماء ذات أبر والسماء ذات أبراج والأرض ذات فجاج والبحار ذات أمواج আলা ইয়াদুল্লু আলা লাতিফিল খাবির পায়ের চিহ্ন দেখে বোঝা যায় এখান দিয়ে লোক গেল লাদা দেখে বোঝা যায় এখানে উঁট এসেছিল উঁটি না থাকবে তো লাদা আসবে থেকে। এই বিশাল নক্ষত্র খচিত আসমান অসংখ্য উর্মিমালা সমৃদ্ধ এই মহাসাগর অসংখ্য রাস্তায় পথে বিভক্ত এই পৃথিবী এটা কি এক নিপুণ সুকৌশলী মহান কারুণিক আল্লাহ তালার প্রমাণ বহন করে না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের কাছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাওয়াতে তিনি বলেছিলেন দাজলা নদীতে ফুরাত নদীতে মাঝিমাল্লা দাঁড় বৈঠা ছাড়া নৌকা চলে মাল ওঠানামা করে এই বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে তুমি একটু থামো আমি তোমার প্রশ্নের উত্তর পরে দিচ্ছি নাস্তিকেরা বললেন দাজলা নদীতে ফুরাত নদীতে মাঝিমাল্লা দাঁড় বৈঠা ছাড়া নৌকা চলে এবার কেমন কথা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহ বলছেন মাঝিমাল্লা মাল্লা দাঁড় বৈঠা ছাড়া যদি নৌকা দাজলা নদীতে ফুরাত নদীতে না চলে এই বিশাল সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে কোন সত্তা নিয়ে যায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলহকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাওয়া হলে তিনি বললেন তামাম পৃথিবীর মানুষের ভাষার মধ্যে বৈচিত্র্যতা আছে ভিন্নতা আছে কারো ভাষার সাথে কারো ভাষার মিল নেই একই ভাষার মানুষের আবার কণ্ঠস্বরের মিল নেই দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার হুবহু মিল হবে না চেহারায় যদি সাদৃশ্য হয় এলেম কালাম বিদ্যা বুদ্ধি ইমান ও আকিদায় মিল হয় না দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন মানুষের সাথে আর একজন মানুষের হুবহু মিল হয় না যেই ডাইস দিয়ে একবার একটি মানুষ বানানো হয়েছে সেই ডাইস দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি এটা কি সুনিপন মহান কারণিক আল্লাহ পাকের প্রমাণ বহন করে না ইমাম শাহি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিয়েছিলেন তুত গাছের পাতা পলুপুকা খেলে সেখান থেকে রেশমি সুতা বের হয় রেশমি কাপড় তৈরি হয় একটি রেশমের পোকা জীবন দিয়ে মানুষের খেদমত করে রেশমের সুতা তৈরি করে যায় কত লক্ষ লক্ষ গজ সুতা তৈরি করে একটি পোকা জীবন বিসর্জন দিয়ে শেষ করে মানুষের উপকার করে যায় দুধ গাছের পাতা যদি গরু ছাগলে খায় তাহলে লাদা বের হয় একই গাছের পাতা মৌমাছি খেলে সেখান থেকে মধু বের হয় একই ক্ষেতের এক কোনায় মরিচ লাগানো হয়েছে আর এক কোনায় তেঁতুল লাগানো আছে আর এক কোনায় আখ লাগানো আছে এক এক গাছের স্বাদ ভিন্নতা এক মাটি থেকে আহার্য গ্রহণ করে এটা হচ্ছে ভিন্নতা এটা কোন মহান কারণিক সৃষ্টি করেছেন একটু দেখলেই তো ক্লিয়ার হওয়া যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলহকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তিনি বলছিলেন বিরাট সুরম্য অট্টালিকা জ্বালানা নাই দরজা নাই ভেন্টিলেটর নাই ছিদ্র নাই ফাঁকফোকর নাই হঠাৎ করে অট্টালিকার এক সাইড ভেঙে গেল ভিতর থেকে একটি ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসলো বলো তো দেখি এটা কে করেছে ইমাম আহমদিন হাম্বল রহমাতুল্লাহ আলহি বলেন প্রতিনিয়ত তোমাদের বাড়িতে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় মুরগির ডিম এমন এক সুরম্য অট্টালিকা যার ছিদ্র নাই ফাঁকফোকর ভেন্টিলেটর কিছু নাই তারই এক অংশ ভেঙে গেল ভিতর থেকে একটি ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসলো ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়েতে ওয়াইখরিজুল মাইয়েতা মিনাল হাই ওয়াইহিল আরদা বাদা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন জিন্দা থেকে মুর্দাকে বের করেন মুর্দা থেকে জিন্দা বের করেন সেই মহান কারণিক আল্লাহ পাক এভাবেই তোমাদেরকে আবার পুনরুত্থান ঘটাবেন কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি মাটিতে পুঁতে দিলাম বিচিটা পচে গেল মাটিতে মিশে গেল সেখান থেকে গাছ অঙ্কুরিত হলো আবার নতুন কাঁঠালের জন্ম হল যেই আল্লাহ পাক লাশ মাটিতে মিশে যাওয়ার পরে সেই লাশ থেকে আবার পুনরুত্থান ঘটাবেন তিনি হলেন স্রষ্টা মহান আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা তার সমর্থনে প্রমাণ ভুরি ভুরি বিদ্যমান যুক্তির আলোকে পুরানো সন্ন্যার সুন্নার দলিলে অনেক প্রমাণ রয়েছে তার পাশাপাশি সমকালীন বিশ্বের একজন পণ্ডিত নাম ছিল তার ডক্টর মোহাম্মদ নসিম ডক্টর মোহাম্মদ নসিম আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নন তদানীন্তন কালের পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট আলেমেদিন মৌলানা আবদুল্লাহেল কাফি আল কুরাইশি রহমাতুল্লাহ আলহে তার সাথে ডক্টর নাসিমের কথা হচ্ছিল ডক্টর নাসিম অনেক বিদ্যা জানেন মৌলানা আবদুল্লাহেল কাফি আল কুরাইশি সাহেব বললেন ডক্টর নাসিম তোমাকে আমি একটি প্রশ্ন করব বলো তো দেখি মুরগি আগে জন্মেছে না ডিম তখন ডক্টর নাসিম বললেন মুরগি আগে জন্মেছে বলে ডিম ছাড়া তো মুরগি হয় না তো প্রথম মুরগিটাকে সৃষ্টি করলো এমনি এমনি হয়ে গেল বলছে না ডিম ছাড়া মুরগি হয় না তোমরা যারা বস্তুবাদী যারা বিশ্বাস করো না পরকালকে যারা বিশ্বাস করো না আল্লাহর অস্তিত্বকে যারা বিশ্বাস করো না অদৃশ্য বস্তুকে তাদেরকে আবার জিজ্ঞেস করছি মুরগি ছাড়া তো ডিম হয় না তো ডিমটা থেকে এলো তো তাহলে প্রথমে ডিমই সৃষ্টি হয়েছিল ডিম ছাড়া তো মুরগি হয় না তো মুরগিটা থেকে এলো তাহলে মুরগিটাই আগে আসছিল মুরগি ছাড়া তো ডিম হয় না ডিম থেকে এলো এই প্রশ্ন করতে করতে পরিশেষে এক জায়গায় গিয়ে থেমে গেলেন ডক্টর নসিমকে মৌলানা আবদুল্লাহ কাফি সাহেব বললেন তুমি যেখানে থেমে যাও সেখানে আমার জবাব তিনি হলেন আমার আল্লাহ মুরগি আগে জন্মেছে না ডিম নামক একটি বই আছে বাজারে বাংলাদেশ জমিয়াতে আহলাদিসের দপ্তরে খুঁজে নিয়ে আপনারা সেটা পড়বেন বলতেছিলাম যে মানুষ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না যারা সুফিবাদে বিশ্বাসী তারা বলছে যারে দেখি নেই নয়নে তারে ভজিব কেমনে যাকে দেখা যায় না তাকে আমি বিশ্বাস করব কেন অথচ সেই লোক জীবনে তার পিঠটা ঠিক মতো দেখতে পারেনি তার মাথাটা যদি তাকে দেখতে বলা হয় ঠিক মতো দেখতে পায়নি পিতাকে স্বীকার করেন জন্মদাতা পিতা সম্পর্কে দলিল চাইলে তিনি দলিল দিতে পারবেন না এখানেই রয়েছে আমাদের আকিদা ও বিশ্বাস আলিফলাম মিম মুক্তাকিন অদৃশ্যে বিশ্বাস যারা করেন মুত্তাকিনদের প্রথম পরিচয় হলো সেখানে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনেক প্রমাণ রয়েছে যা খুদ্বার মধ্যে বিশদ ব্যাখ্যা করা সম্ভব নয় নাস্তিকবাদের দ্বিতীয় থিম বা দ্বিতীয় বক্তব্য হল পৃথিবীর সব মানুষ সমান আল্লাহ পাক বলছেন আহম نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضكم فوق بعض درجات ليتخذ بعضكم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون আহম ইয়াকসিমুন রাহমাত রাব্বিক ওরা কি তোমার রহমত রবের রহমত কি সমানভাবে ভাগ করতে চায় হাতের আঙ্গুল তো পাঁচটি সমান নয় লাঠিটা ধরার সময় চার আঙ্গুল একদিকে আর এক আঙ্গুল একদিকে এটার নাম বুড়ো আঙ্গুল এটা আমাদের দেশে দেখালে রাগ হয়ে যায় আর বিশ্বে এটা দেখালে এটা খুব ভালো কোনো জিনিস ভালো হলে এটা দেখাই ভাবে এটার নাম বুড়ো আঙ্গুল বুড়ে আঙ্গুল একদিকে থাকে আর চার আঙ্গুলে একা একদিকে চার নজওয়ান একদিকে আর এক বুড়ে একা একদিকে ধরছেন চার নজওয়ান দিয়ে ধরেন লাঠিটা ছুটানো সহজ হবে কিন্তু তিনটা যদি কেটে ফেলানো হয় দুটা দিয়েও যদি ধরে তাহলে ছুটানো যাবে না সহজে এক সাইডে এক একজন আর এক সাইডে চারজন হাতের আঙ্গুল আল্লাহ সমান করেন নেই মানুষকে আল্লাহ সমান করেন নেই পৃথিবীর মানুষ সমান হতে পারবে না পৃথিবীর সব মানুষ যদি কোটিপতি হয়ে যায় তাহলে এই কোটিপতিদের খেদমতের জন্য বিল্ডিং বানানোর জন্য রাজমিস্ত্রি দরকার গাড়ি চালানোর জন্য ড্রাইভার দরকার বাড়িতে হাউসমেট দরকার তারা কে কোন কাজ করবে তাদের যদি অভাব না থাকবে সে আপনার বাড়িতে থাকবে কেন পৃথিবীর সব মানুষ যদি গরিব হয়ে যায় কর্মস্থল কোথায় পাবে কাজ করবে কোথায় খাবে থেকে। আল্লাহ পাক বলছেন আহম ইয়াকসিমুন রহমাত রব্বিক ওরা কি তোমার রবের রহমতকে ভাগ করতে চায় ওনাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম আমি তাদের জীবন জীবিকাকে বন্টন করে দিয়েছি ওরা ফায়না বাজাহুম ফাউকা বাজিন দারাজাত এক দলকে আরেক দলের উপরে প্রাধান্য দিয়েছি তাখিদা বাজুহুম বাজান সুখরিয়া তাতে একে অপরকে কাবু করে তার পাওনাটা আদায় করতে পারে কোটিপতি মানুষ সে মানুষ অসহায় তার গাড়ির ড্রাইভারের কাছে ড্রাইভার যদি তাকে মধ্য রাস্তায় ফেলে দিয়ে চলে যায় তার কিছুই করার নাই কোটি কোটি টাকার ব্যবসা করেন তার গায়ের মধ্যে ক্ষমতা নাই একজন অসহায় কুলির কাছে তিনি জিম্মি কুলির অপেক্ষায় বসে আছেন বিরাট বড় পয়সালা মানুষ রাস্তার ঝাড়ুদারের কাছে জিম্মি এমনকি সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা পয় নিষ্কাশনের কাজ করেন তাদের কাছেও মানুষ জিম্মি হয়ে থাকে তারা যদি এক সপ্তাহ কর্মবিরতি দেয় তাহলে ভিআইপি শহরের ভিআইপিদের ভদ্রলোকি এবং বড়লোকি সব সেখানে ধুলিস্বাদ হয়ে যায় সমাজের ছোট থেকে বড় শ্রেণীর লোক সব শ্রেণীর লোক দরকার যেই রাশিয়াতে এই সাম্যবাদ বা কমিউনিজম চালু হয়েছিল যারদেরকে তাড়িয়ে দিয়ে সেই রাশিয়ার তদানীন্তনকালের প্রেসিডেন্ট মিস্টার মিখাইল গর্ভাসেবের স্ত্রী রাইসা গর্ভাসেব যে কাপড় পরতেন সেই সময়ের জরিপে দেখা গেছে সাধারণ রাশিয়ার শ্রমিকের তেইশ মাসের বেতন জমা করলে এক সেট কাপড়ের দাম হয় সাম্য তো সেখানে ছিল না রাশিয়ার সাধারণ জনগণ এবং পলিট ব্যুরোতে যারা ছিলেন তাদের মর্যাদা অবশ্যই সমান ছিল না মানুষ কশ্চিনকালেও সমান হয়ে পৃথিবীতে চলতে পারে না আল্লাহ পাক তাই বলছেন ওয়ানাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত এক দলকে আর দলের উপরে প্রাধান্য দিয়েছি রিক্সাওয়ালার বাড়িতে খাবার নাই আপনাকে বহন করে টাকা নিয়ে রুটি কিনবে তারপরে খাবে আর আপনি পায়ে চলার ক্ষমতা আপনার নাই রিক্সার অপেক্ষায় অপেক্ষমান রিক্সা আসবে আপনি চড়বেন রিক্সাওয়ালার কাছে আপনি জিম্মি আর রিক্সাওয়ালা আপনার কাছে জিম্মি আপনার টাকাটা নিবে তারপরে ওর সকালের নাস্তাটা হবে আল্লাহর কসম মাঘ মাসের কনকনে শীতের মধ্যে যদি ওই রিক্সাওয়ালার পেটে ক্ষুধা না থাকতো তাহলে ফজরের পরে সে রাস্তায় দাঁড়াতো না আর আপনার গিয়ে প্রথম ট্রেনটা ধরাও সম্ভব ছিল না আল্লাহ পাক ওর পেটের ভিতরে ক্ষুধা দিয়েছেন ক্ষুধার তারণায় সে রাস্তায় রিক্সা নিয়ে বেরিয়েছে আর আপনার তরিত গতিতে ট্রেন ধরা দরকার তাই আপনি পায়ে হেঁটে না গিয়ে রিক্সাওয়ালা যা ভাড়া চাচ্ছে তাই দিয়ে আপনি সেখানে জিম্মি হয়ে কাবু হয়ে তাকে পয়সা দিচ্ছেন তার রুজির ব্যবস্থা হচ্ছে আর আপনার ট্রেন ধরার ব্যবস্থা হচ্ছে আল্লাহ পাক বলছেন রিয়াত্তা খেদাবাদ শুক্রিয়া ওরাহমাতু খায়রু রব ওরাহমাতু রব্বিকা খায়রু মিম্মা ইসলাম তাম পৃথিবীর মানুষকে মর্যাদায় সমান করেছেন আল্লাহ নবী বলেন আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনালিল মুস্ত লা ফাদলালি আরবি ইন আলাল আজামি ওয়ালাল আরব আলাল আরবি ইল্লা বিতাকু আল্লাহ তামাম পৃথিবীর মানুষ চিরনির দাঁতের মতো সমান আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মিশত চিরনির দাঁতের মতো মানুষ সমান লা ফাদলালি আরবি ইন ওয়ালাল আযামি ওয়ালাল আজামি আলাল আরবি ইল্লা বিতাকু আল্লাহ আল্লাহর ভয় ছাড়া মানুষের মধ্যে বৈষম্য নাই বেলাল বিন রাবাহ রাজি আল্লাহ তালানু আফ্রিকা থেকে এসেছিলেন কুরাইশি আবু বাকনের সিদ্দিকের পাশে বসে সালাত আদায় করেছিলেন কাবাঘরের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন ইটালি থেকে সোহায়েব রুমি এসেছিলেন মক্কার আভিজাত্যকে ভেদ করে সেখানে জড়ো হয়েছিলেন কুল কায়নাতের মুসলিম মিল্লাত চল্লিশ লাখ মানুষ কাবা চত্বরে জমা হচ্ছেন প্রতি বছর চল্লিশ লাখ মানুষ জমা হচ্ছেন মিনা মুজদালেফাই হাজি গাজী মৌলানা মুন্সি মুফতি মুন টুপিওয়ালা দাড়িওয়ালা শিক্ষিত অশিক্ষিত ইতর ভদ্র ছোট বড় আরবি আজমি ইরানি তুরানি জাপানি জার্মান ইংল্যান্ডি হোল্যান্ডি পোল্যান্ডি নাইজেরিয়া আলজেরি ইন্দোনেশি ইন্দোনেশি মালয়েশি ছোট বড় লম্বা খাটো শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষ একাকার হয়ে লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলছে পোশাক তাদের এক বক্তব্য তাদের এক কথা তাদের এক কোনো পার্থক্য সেখানে নেই ডাক্তারের সাথে মাস্টারের পার্থক্য করার কোনো ব্যবস্থা নেই এটার নাম ইসলাম চল্লিশ লাখ মানুষ জমা হয়েছে কাবা ঘরে চল্লিশ লাখ মানুষ কথা বলছেন কথার আওয়াজে মক্কা শহর গুঞ্জরণ হয়ে গেছে মক্কার ইমাম সাহেব আসলেন জায়নামাজে দাঁড়ালেন চল্লিশ লাখ মানুষের ইমাম এস্তাউ এ তাদুলো সাবু সুবুবাকুম ফাইন্না তাসবিহাতাস সুবুবি মিন তামামিস সালাহ বাইনাল সুদ্দুল মাঝখানের ফাঁকা বন্ধ করো সোজা হয়ে দাঁড়িয়ে যাও কাতার সোজা করে নাও ছোট বড় মিশে দাঁড়াও ভেদাভেদ ভুলে যাও একাকার হয়ে যাও সোজা হয়ে দাঁড়াও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে চল্লিশ লাখ মানুষের জবান বন্ধ হয়ে গেল চল্লিশ লাখ মানুষের কথা বন্ধ হয়ে গেল কারো কথা বলার অনুমতি নাই এক কমান্ডে চল্লিশ লাখ মানুষকে ঠান্ডা করতে পারে যে ইসলাম তারই নাম ইসলাম চল্লিশ লাখ মানুষ ঠান্ডা হয়ে গেল কেউ কথা বলতে পারে না জাতিসংঘের মহাসচিব যদি চল্লিশ লাখ মানুষকে বলে তোমরা থামো বড় দেশের বড় মোরল যদি বলে তোমরা থামো শুনবে না ইমাম সাহেব শুধু বলেন আল্লাহ আকবর চল্লিশ লাখ মানুষ নীরব হয়ে গেল ইমাম সাহেব সেজদা দিয়েছেন পিছনে মুক্তাদি মুক্তাদির কাতারের মধ্যে রয়েছে বিশ্বের একশো চল্লিশ রাষ্ট্রের রাজা বাদশাহ top to bottom lower chamber থেকে নিয়ে আপার চেম্বার ছোট বড় বিভিন্ন সেক্টরের লোক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক ডিফেন্সের লোক মন্ত্রী শান্তি রয়েছে খোদ আরব দেশের রাজা পিছনে শেষদা দিয়েছেন সামনে যিনি ইমামতি করছেন তিনি প্রজা পিছনে যিনি সেজদা দিয়েছেন তিনি হলেন রাজা প্রজা বলছেন আল্লাহ আকবার রাজা পরে মাথা তুলছেন প্রজা আল্লাহ আকবার না বললে রাজা মাথা তুলতে পারে না এরই নাম সালাত এরই নাম এবাদত এরই নাম ইসলাম এরই নাম সাম্য রাজাকে প্রজা বানায় আর প্রজাকে রাজা বানায় দেশের প্রজা ইমামতি করছেন রাজা পিছনে মুক্তাদি হয়েছেন আল্লাহ আকবার না বললে পিছনের রাজার মাথা তোলার ক্ষমতা নেই এরই নাম ইসলাম আল্লাহ পাক বলছেন আহম ইয়াকসিমুন রহমাত রব্বিক ওয়ানাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বাযাহুম ফাওকা বাযিন দারাজাত লিয়াত্তাখিদাবাদুহুম বাদান সুখরিয়া ওয়ারাহমাতু রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল কায়নাতের মুসলিম মিল্লাতের বিরুদ্ধে এই নাস্তিক্যবাদের চলছে ইসলামের বিরুদ্ধে ক্রুশেট নীরবে তারা ঘোষণা করেছে কেন করেছে নাস্তিকবাদ কেন সৃষ্টি হলো কালমার্স কেন আল্লাদ্রোহিতা শুরু করলো তার প্রেক্ষাপট যদি আপনি যাচাই করেন সেখানে গিয়ে দেখতে পাবেন সেখানে নির্যাতন করেছিল ধর্মযাজকেরা ধর্মযাজকের নির্যাতনে নিষ্পেষিত হয়ে ধর্মের বিরুদ্ধে কালমাস কথা বলেছিল প্রত্যেক মাস্তানকে জবানবন্দি নিয়ে জিজ্ঞেস করবেন তুমি মাস্তান হয়েছ কেন মানুষ খুন করো কেন ভিতরে তার একটি বিরাট দাগ রয়েছে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها فبشرهم بعذاب أليم إن كثيرا من الأحبار আহবার বলা হয় ধর্মযাজক যারা ধর্মের কথা বলে কিন্তু আমল নেই কোরআন হাদিসের কথা বলে কিন্তু আমল নেই তারা হলো আহবার ওয়ার রহবান রহবান বলা হয় ধার্মিক লোক বৈরাগী সন্ন্যাসী যারা ধর্ম পালন করে কিন্তু এলেম নাই এলেম নাই ধর্ম পালন করে আর এলেম আছে ধর্মর উপর চলে না তারা হলো আহবার ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রহবান লা ইয়াকুলুনা মুআলান নাসি বিল বাতিল অবৈধভাবে মানুষের সম্পদ লুটে খায় মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে এদেশের পীরতন্ত্র ঠাকুরতন্ত্র আপনারা আমরা লক্ষ্য করে দেখি একজন পীরের ব্যক্তিগত নজরানা ছাব্বিশ লাখ পীরের ব্যবসা বিনা পুঁজির ব্যবসা ট্রেড লাইসেন্স লাগে না দুদকে ধরে না এরার কোনো হিসাব লাগে না ইনকাম ট্যাক্স লাগে না পীরের মাজারে বেলচা দিয়ে টাকা তুলে তারপরে বস্তা ভরে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংকে মেশিন দিয়ে গণনা করা হচ্ছে অথচ পাশেই দুস্থ মানবতা না খেয়ে মরছে পীরদের জাকাত লাগে না পীরদের ইনকাম ট্যাক্স লাগে না এটা চলছে ধর্মের নামে ব্যবসা মাদ্রাসার তালে বেলিম চাকু হাতে করে বেরিয়ে গেল আপনার গরুটা জবাই করে দিল চামড়াটা নিয়ে চলে গেল মাদ্রাসায় গরিব দুঃখী মানুষ এলাকার খাবে কি গরিব দুঃখী মানুষ খেতে পাচ্ছে না সেখানে মানুষের টাকা লুটে নিয়ে ওয়াজ মাহফিলের নামে পঞ্চাশ হাজার টাকা এক বক্তার বাজেট এক ঘন্টা ধর্মের কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিতে হবে এটা এই আয়াতেরই এই আয়াত তার প্রতি ইঙ্গিত দিচ্ছে ইন্না কাসির মিনাল আহবার ইওয়ার রহবান লায়াকুলুনা মুআলান্নাস বিল বাতিল রিক্সাওয়ালা ঘাম ঝরছে সে রিক্সাওয়ালা দশ টাকা চাঁদা দিল বিশাল বড় ওয়াজ মাহফিল হবে এক ঘন্টা বক্তৃতা করলে পঞ্চাশ হাজার টাকা বক্তাকে দিতে হবে মানুষের টাকা লুটে খাচ্ছে চুষে খাচ্ছে আল্লাহ যে বলছেন এরা তার জ্বলন্ত প্রমাণ গরিব দুঃখী মানুষ খেতে পায় না যে দেশে সে দেশে এইগুলি চলছে কাসির মিনাল আহবার ইবর রহমান বাতিল অবৈধভাবে মানুষের অর্থ সম্পদ রুটে খাচ্ছে আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে আনে আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে আনছে আল্লাহর ইসলাম বলেছে ছোট বড়র ভেদাভেদ নাই আল্লাহর ঘর মসজিদে এসে সবাই সমান হয়ে দাঁড়াবে কিন্তু মোল্লার ইসলাম বলেছে আধ হাত ফাঁকা হয়ে দাঁড়াও একজন মুরব্বীর পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হয়ে যায় মসজিদে নবমীতে আমি আমানুল্লাহ নামাজ পড়তেছিলাম দ্বিতীয় প্রথম কাতারে দ্বিতীয় কাতারে বসেছিলেন মদিনা ইউনিভার্সিটির vice chancellor doctor Saleh Abdullah Ubaid সালাম ফিরানোর পরে পিছনের দিক তাকিয়ে দেখছি মদিনা ইউনিভার্সিটির vice chancellor doctor Saleh Abdullah Ubaid পিছনের কাতারে বসে আছেন আমি বললাম তাফাদ্দালিয়া শায়খানা সামনের দিকে আসুন বললেন হা দালা ইয়াজুজ হাদা মামনু বলে এটা চলবে না কেন আপনি মুরব্বী মানুষ আপনাকে সম্মান দিলাম এরা চলবে না কেন আমি মুরব্বী হলাম কি করে আপনি তো মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ইন্নামানা আমি হলাম ন্যূনতম একজন ছাত্র তিনি জবাব দিলেন এটা মসজিদে নববী এটা মদিনা ইউনিভার্সিটি নয় মদিনা ইউনিভার্সিটিতে যখন আমি ঢুকব তখন আমার ভাইস চ্যান্সেলারের চেয়ারে আমি বসব আমার বাপ যদি সেখানে আসে দর্শনার্থীর চেয়ারে বসবেন আমার চেয়ার সেখানে ছাড়া হবে না কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে পৃথিবীর কোন মানুষের ভিতরে পার্থক্য করা যাবে না তুমি আগে এসেছো আগের কাতারে দাঁড়াবে আমি পরে এসেছি পরের কাতারে দাঁড়াবো আল্লাহর দরবারে রিলিফ ভিকারি হয়ে আমি এসেছি আমি জানি না আমার দাগে কবুল হয়েছে না তোমার দাগে কবুল হয়েছে এটা তো সেই মসজিদে নববী যেখানে আফ্রিকার কেনা গোলাম বেলাল বিন রাবাহ এসে আবু বাকনের সিদ্দিকের পাশে জায়গা করে দাঁড়িয়েছিলেন বসেছিলেন এই সাম্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আজকে কি হচ্ছে আল্লাহ বলেছেন মিলে মিলে দাঁড়াও মক্কার ইমাম বলছেন মিলে মিলে দাঁড়াও নবী বলছেন মিলে মিলে দাঁড়াও মুল্লা বলছেন আধা আধা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও আমার স্ত্রী অপরাধ করেছে আমি মার দিলাম স্ত্রীকে বেধরক মারপিট করার পরে স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়ে দিলাম স্ত্রীকে একসাথে তিন তালাক দিলে তালাক একটি হয় তিন তালাক একসাথে হয় না ইসলাম সিনিমিনি খেলার ধর্মের নাম নয় আমার একটি সংসার মুখের ফুৎকারের মুহূর্তের মধ্যে ভেঙে যাবে ইসলাম এ ধরনের অমানবিক ধর্ম নয় আমার স্ত্রীকে তালাক দিতে হলে ঠান্ডা মাথায় তিন মাস ধরে তালাক দিতে হবে তিন মাস অপেক্ষা করতে হবে তারপরে বিচ্ছেদ হবে একসঙ্গে এক নিঃশ্বাসে তিন তালাক বললাম স্ত্রীকে বেধরক মারপিট করলাম জুলুম করলাম তিন তালাক একসাথে দিলাম ইসলামী শরীয়তের দৃষ্টিতে আল্লাহর আইনে তালাক হয়নি কিন্তু মোল্লার আইনে হয়ে গেছে এবার মোল্লা বললেন আর একজনের কাছে তুমি তিন দিনের জন্য বিবাহ দাও তাই তো নওগার জনৈক ম্যাজিস্ট্রেটের স্ত্রীকে যখন বলা হলো তখন ম্যাজিস্ট্রেটের স্ত্রী জবাব দিচ্ছে তুমি আমাকে নির্যাতন করেছো তালাক দিয়েছো আমাকে তুমি তা আমাকে তুমি তালাক দিয়েছো তা আমি আমার আরেকজনের বাড়িতে জেল খাটতে যাবো কেন তোমাকে যদি বিবাহ যদি আরেকজনের সাথে দিতে হয় তা আমার স্বামীকে দিতে হবে আমাকে কেন দিতে হবে আমি কেন তিন দিনের জন্য জেল খাটতে যাবো তিন দিনের জন্য বিবাহ দিয়ে দেওয়া হলো বিবাহ দিয়ে দেওয়ার পরে তারপরে তিন দিনের মাথায় ম্যাজিস্ট্রেটের স্ত্রী ওই লোক আর ছাড়লো না বললো যে না আমি রেখে দেবো আমি আর ছাড়বো না ম্যাজিস্ট্রেটের সংসার ভেঙে গেল ম্যাজিস্ট্রেট পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় আর বলে এই হিল্লার ফতুয়া যে মৌলবী দিবে তাকে আঠারো বছর সশ্রম কারাদণ্ড আমি দেব বন্ধুগণ এটা হলো নির্যাতন আল্লাহর আইনে বলেনি মোল্লার আইনে বলেছে আপনার স্ত্রী মারা যাবে আপনার স্ত্রীকে আপনি কোলে করে আপনার স্ত্রীর মুখে আপনি পানি দেবেন গ্লুকোজ দেবেন ডাবের পানি খাওয়াবেন শরবত খাওয়াবেন জীবনের শেষবারের মতো আপনার স্ত্রীকে আদর করে সমাদর করে দুনিয়া থেকে বিদায় দিবেন আপনার স্ত্রীকে মনের মাধুরী মিলিয়ে আপনি নিজ হাতে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে কাফনে জড়িয়ে কবরে রাখবেন এটা হলো ইসলামী শরীয়ত আল্লাহ নবী বাকিউলগার কাত থেকে ফিরে আসলেন ফিরে এসে মা সিদ্দিকার মাথা ব্যথা মা সিদ্দিকাকে বলেন আয়সা তোমার যদি মৃত্যু আজকে হয়ে যায় তাহলে আমি নবী তোমাকে গোসল করাবো কাফন পরাবো নিজ হাতে কবরে রাখবো আলী এবিন আবি তালেবের স্ত্রী ফাতেমাতুজ জাহারা ইন্তেকাল করলেন আলী এবিন আবি তালেব নিজ হাতে গোসল করালেন আলী এবনে আবি তালেব নিজ হাতে ফাতেমাতুজ্জাহারাকে গোসল করিয়ে কাফনে জড়িয়ে কবরে রাখলেন আবু বাকর সিদ্দিক এন্তেকাল করলেন আবু বাকর সিদ্দিকের স্ত্রী আসমা বিনতে উমায়েস রাজিয়াল্লাহ তালানহা নিজের স্বামীকে নিজ হাতে মনের মাধুরী মিলিয়ে গোসল করিয়ে আদর সোহাগ করে যত্ন করে কাফনে জড়িয়ে বিদায় দিলেন মোল্লা বলে দিয়েছে তোমার স্ত্রী মরে যাওয়ার সাথে সাথে হারাম হয়ে গেছে তোমার স্ত্রীকে দেখা হারাম মোল্লা ধরে টেনে নিয়ে চলে গেল ওই লোককে যে লোকের স্ত্রী মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে মোল্লার আইনে তাকে ধরে নিয়ে চলে গেল এটার নাম হলো নির্যাতন এটার নাম হলো নিষ্পেষণ স্বামী মরে গেলে স্ত্রী হারাম হয়ে যায় স্বামী মরে গেলে স্ত্রী হারাম হয়ে যায় স্বামী মরে গেলে স্ত্রীর জন্য স্বামী হারাম হয় স্ত্রী মরে গেলে স্বামীর জন্য হারাম হয় অতএব দেখাও হারাম যদি বিনীত স্বরে জিজ্ঞেস করি মুল্লাজি দেখা তো হারাম কিন্তু স্ত্রী রেখে যাও মালগুলি খেতে লাগে বড় আরাম আমার স্ত্রী মারা গেলেন আমার জন্য হারাম তাই আমি আমার স্ত্রীকে মুর্দা স্ত্রীকে এক নজর দেখার সুযোগও পেলাম না কিন্তু স্ত্রী যে মাল রেখে গেলেন সে মালের মিরাজ কি করে হলাম আমি যাকে দেখা হারাম হয়ে গেল তার মালটা খাওয়া হালাল হলো কি করে আমি যদি মারা যাই আমার স্ত্রী যদি আমাকে এক নজর দেখতে না পারে হারাম হয়ে যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় সম্পর্ক ছিন্ন হলো তা আমার রেখে যাওয়া মালের উত্তরাধিকার সে কি করে পায় এর নাম হলো মানুষের তৈরি ধর্ম রহমান ওয়া মানুষের তৈরি ধর্ম এইভাবেই হয়ে থাকে তাই তো সনাতন ধর্মের জনক পণ্ডিত এসেছিলেন আমার সাথে বাহাস করার জন্য সনাতন ধর্মের পণ্ডিত এসে আমাকে সনাতন ধর্মের পক্ষে বলবেন আর আমি ইসলাম ধর্মের পক্ষে বলবো আমি বললাম জিজ্ঞেস করলাম ভাইজান একটা প্রশ্নের উত্তর দেন আপনার সনাতন ধর্মে গরুর গোস্ত খাওয়া হারাম গরুর গোস্ত খাওয়া সনাতন ধর্মে হারাম বেলকুল হারাম গরুর গোস্ত সনাতন ধর্মে খাওয়া যাবে না গরু হলো তার দেবতা বললাম যে আপনারা গোস্তের দোকানে গিয়ে খোঁজেন কোনটা গরুর গোস্ত আর কোনটা খাসির গোস্ত কিন্তু জুতার দোকানে গিয়ে কি জিজ্ঞেস করেছেন কোনোদিন যে কোনটা খাসির চামড়ার আর কোনটা গরুর চামড়ার যেই দেবতার গোস্ত খাওয়া হারাম সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে রাস্তায় চলে বেড়ান তখন হারাম হয় না দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে রাস্তায় হেঁটে বেড়ালে দেবতার অবমাননা হয় না মানুষের তৈরি ধর্ম জামালপুরের গৌর গোবিন্দ যখন ইসলাম গ্রহণ করলো নাম হলো তার নুরুল ইসলাম নুরুল ইসলামকে জিজ্ঞেস করা হলো নুরুল তুমি ইসলাম কেন গ্রহণ করলে কি দেখে নুরুল তখন বলেছিল যে নুরুল তখন বলেছিল আমার মা দুখিনীকে দাফন পুরাতে গিয়েছিলাম অন্ত্যেষ্টিক্রিয়া মাকে যখন পুরাতে গেলাম শ্মশান ঘাটিতে মা আমার জীবনে বেপর্দা হননি সেই মা শ্মশান ঘাটিতে মাকে পুরাতে নিয়ে গেলাম ঠাকুর দেব এসে বললেন গৌর গোবিন্দ তোর মাকে মুখাগ্নি করতে হবে বড় ছেলে সর্বোত্তম মায়ের মুখে আগুন দিবে আমি বললাম নমস্কার দেবতা আমি এ কাজ করতে পারবো না আমার মা এই মুখ দিয়ে আমাকে বহুদিন চুমু খেয়েছেন আমি সেই মায়ের মুখে আগুন দিয়ে আমি মাকে জ্বালাতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব নয় ওই কি বলছিস তুই তোকে ধর্মচ্যুত করা হবে এখন মায়ের মুখে আগুন দে ভালো যদি চারটা মায়ের মুখে আগুন দে সনাতন ধর্ম থেকে তোকে বহিষ্কার করা হবে নুরুল ইসলাম তখন গৌর গোবিন্দ সে বলছে আমি পেট্রোলের বোতল মায়ের মুখে ঢেলে ম্যাচ ধরায় দিলাম মুহূর্তের মধ্যে মা ঝলসে গেল মায়ের পরনের বস্ত্র পুরে মা উলঙ্গ হয়ে গেল বিশ পঁচিশ জন যুবক লাঠি হাতে করে আমার মাকে পিটতে লাগলো আগুনের তোড়ে মা পুড়ছে মায়ের মাথা ফুটলো মায়ের চামড়া জ্বলল মায়ের পরনের বস্ত্র জ্বলে গেল উলঙ্গ অবস্থায় মা আগুনের মধ্যে পুড়তে লাগলো যেই মাকে জীবনে কোনো দিন মানুষ দেখতে পায়নি সেই মার উলঙ্গ বিভৎস চিত্র অগণিত যুবকের সামনে আগুনে দাও দাও করে পুড়ছে দেখে আমার মন অস্থির হয়ে গেল আমি শ্মশান ঘাটির কিনারে যাই বললাম ভগবান এটা তোমার ধর্ম নয় যেই ধর্মে মানবতা নাই যে ধর্মে মানুষ মরে যাওয়ার পরে হিংস্রভাবে তাকে আগুন দিয়ে পুরানো হয় যেই ধর্মে মানুষ মরে যাওয়ার পরে তার শালীনতা বোধ কিছু থাকে না ছেলের সামনে উলঙ্গ হয়ে তাকে পুড়তে হয় এটা কোনো ধর্ম নয় ভগবান আমি সঠিক ধর্ম খুঁজে খুঁজে বেড়াই নুরুল ইসলাম চলে গেল তার এক বন্ধু মুসলিম তার মা মারা গেল তার মাকে গরম পানি দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে পর্দা ও শালীনতার সাথে গোসল করিয়ে কাফনে জড়িয়ে সুন্দর করে তাকে কবরে রাখা হলো নুরুল ইসলাম গোরস্থানের মধ্যে দাঁড়িয়ে গৌর গোবিন্দ গুরুস্থানের মধ্যে দাঁড়িয়ে পড়ল সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ সাধু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ এটাই সঠিক ধর্ম যেই ধর্মে মানুষের শালীনতা আছে বলতেছিলাম কালমার্সের মায়ের উপরে যখন পাশবিক নির্যাতন চালানো হলো ধর্মযাজকদের কাছে যাওয়া হলো বিচারের জন্য ধর্মযাজকরা বললেন দেশের রাজা ইচ্ছা করলে দেশের যে কোনো মানুষকে ইউজ করতে পারে কালমাস বলল এটা ধর্ম বলে হ্যাঁ এটা ধর্ম এই ধর্মের বিরুদ্ধে সারা জীবন আমার আন্দোলন চলবে তাই তো শুরু হলো নাস্তিক্যবাদ নাস্তিকবাদ আজকে সমাজে চলছে নাস্তিকেরা কি করতে যাচ্ছে আপনারা সব দেখতে পাচ্ছেন নাস্তিকেরা কি করছে তা সব দেখতে পাচ্ছেন আপনাদের আমাদেরকে সজাগ হতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন আকুলু কৌলি হাদা আস্তাগফিরুল্লাহ আলী ওয়ালাকুম সাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين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 ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়ালা যিকরুল্লাহ তাআলা লাওয়া ওয়া আযজা জাল্লা তাম্মু আযমু আকবার